এ রমজানে বারুক মানবতা কমুক মূল্য এবার ইংরেজি শিখবে পুরো বাংলাদেশ রমাদান স্পেশাল ব্যাচে টিসল বাংলাদেশের প্রতিটি কোর্সের উপর পাচ্ছেন ফিফটি পার্সেন্ট অফ আমার ভিডিওর ক্যাপশনে দেওয়া গুগল ফর্মটি ফিল ইন করে আপনার সিটটি বুক করে রাখুন এবং বেছে নিন আপনার জন্য গুরুত্বপূর্ণ কোর্সগুলো এছাড়াও আমার সাথে জয়েন করুন ফেসবুক লাইভে প্রতিদিন ঠিক রাত দশটায় বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে বাংলাদেশ ইউর ক্যারিয়ার কোচ